শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় সোনাচূড়া গৌরহরি বর প্রাথমিক বিদ্যালয় আমাদের এনগো পাশে থাকার অম্বিকারের পক্ষ থেকে সকল রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে মোট তেষট্টি জন মহিলা তেইশ জন পুরুষ মাইনাস চল্লিশ জন রক্তদাতা রক্ত দিলেন উনাদেরকে পাশে থাকার অম্বিকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই উপস্থিত ছিলেন আন্ডারস্কোর ইয়েতে হলেঞ্জি ঘুরবো শুনেছি আরো ঘরো ইয়ে। যা পারো আর তুমি তো পারে আর পাঁচ মিনিটের মধ্যে ব্লাড করতে এত তাড়াতাড়ি কার হবে না দিয়ে আমাকে তো হয়েছে মনে হয়েছে হুম अरे सपना খাই লো রেডি হচ্ছে আজ এই ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে আপনারা কি বলবেন ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে বলা বলি কিছু নেই শুভেন্দু তার অনুপ্রেরণায় আমরা নন্দীগ্রামে সোনাচূড়াতে এই কর্মসূচি করেছি এবং শুভেন্দু অধিকারী সারা শুধু নন্দীগ্রাম নয় পুরা পশ্চিমবাংলার মানুষের সেবক উনি প্রত্যেক মুহূর্ত সেবামূলক কাজে আমাদেরকে উদ্যোগ দেয় আমরা সেই উদ্যোগ বা সেই প্রেরণা নিয়ে আমরা সেই কর্মসূচিগুলো করি আজকের আমাদের এই ক্যাম্পে টোটাল তেষট্টি জন ব্লাড দান করেছেন তার মধ্যে মহিলার সংখ্যক খুব ভালো তেইশ জন মহিলা চল্লিশ জন পুরুষ আমরা আগামী দিনে এইভাবে সেবামূলক কাজকর্মের মাধ্যম দিয়ে আমরা আগামী দিনে আরও বৃহৎভাবে আরও করতে চাই আগামী দিনে আমরা এই কর্মসূচিগুলো প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছাতে চাই রক্তদান জীবনদান রক্তদান মহৎদান আপনার নাম আমার নাম নান্টু দাস বাড়ি সোনাচুড়া পাশে থাকা অঙ্গীকার ক্লাবের সদস্য